भाई मारो मुझे मारो मारो मुझे मारो আজকেও আপনাদের হাসানোর জন্য সোশ্যাল করে অনেক করার নম্বর পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যেগুলো দেখার পর আপনিও না হেসে থাকতেই পারবেন না তো এই ভিডিওটি খুব মজাদার ও ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে তার আগে বলে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং দর্শক হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো বেশি কথা না পারিয়ে ভিডিওটি শুরু করা যায় no, no, no, no. नचिया वाह वाह वाह वाह वाह রকম ক্লিপ এই ক্লিপে এরা কি বুঝাইতে চাইছে রে ভাই আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবে এইটা কোনো কথা রে ভাই এইটা আবার কেমন পিস্তলা I got bribes in Atlanta, just to the lean the family. Credit card. Dance করলো রে ভাই যেটা দেখার পর আপনি তো না হেসে থাকতেই পারবেন না Ой-ой-ой-ой-ой. got broads in Atlanta. Just to lean the family. Credit card. এই ভাইটির তো এইগুলো দেখার পর অবস্থা খারাপ হয়ে গেছে তাই না খুলে উপায় ছিল না ছেলেরা যখন শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যায় তখন তার অবস্থা যা হয় আর এখানে বাচ্চাদের যখন শয়তান হামলা করে তখন তারা যা করে ভাইরে ভাই শ্বশুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসার সময় একটা পিক তোলার সময় যা হয় वाह क्या सीन है वाह क्या सीन है কি করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য আর কোনো ডাক্তার পাইনি রে ভাই একেই দিতে হয়েছিল নাও খেলা বোঝো रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो जली ना तेरी भी जली ना আপনার পোলাটারে তো খাইয়া দিলাম এইটা আবার কোন খেলা রে ভাই এখানে তো পান উল্টে গেল I got broads in Atlanta. to the lean the fat. Credit card. এটা দেখার পর সবারই তো মন খারাপ হওয়ার কথা তাই না এতজনকে রেখেই ডিওজি সাহেবকে ভালো লাগছিল भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो এত করে বলার পর যা হয় তো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আর নতুন দর্শক হয়ে থাকলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে